hello viewers Bengali help twenty four এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম তো আজকে আমি দেখাবো কিভাবে ক্যানভা দিয়ে খুব সহজেই স্যাম্পল মানে টি শার্ট ডিজাইন করা যায় তো আমরা চলে গেলাম ক্যানভা ডট কম এখন আমরা ডিজাইন সার্চ দেবো আপাতত আমি সাইজটা সাপোজ ইনস্টাগ্রাম পোস্ট এই সাইজে দিচ্ছি দেখুন এখানে কত সহজে ডিজাইন করা যায় খুব সহজভাবে এটার আমি একটা কালার দিয়ে নেব সাপোজ গ্রিন কালার দিচ্ছি দেখুন আমি কোন জায়গায় গিয়ে কালারগুলো দিচ্ছি আচ্ছা, এই কালারটা দিচ্ছি আমি সিলেক্ট করলাম এখন আমাদের <clears throat> যে টি শার্ট ডিজাইন করব আমার আগে থেকে একটি টি শার্ট ডাউনলোড করা ছিল সেটা আমি নিয়ে আসলাম দুইটা টি শার্ট ডিজাইন করবো এখানে আচ্ছা দুইটাকে আমি পাশাপাশি রাখলাম আচ্ছা এখন ডিজাইনের পালা আপনারা এই এলিমেন্টে যাবেন এলিমেন্ট কি এখানে দেখবেন সার্চ দেবেন সাপোজ আমি লাভের কোনো চিহ্ন দিব লাভ এলো ভি লাভ সার্চ দিলে এখানে অসংখ্য টেমপ্লেট আসবে এগুলো কিন্তু কপিরাইট হবে না কপিরাইট এখানে কোনো হবে না আপনারা এখান থেকে দিতে পারেন এখান থেকে গ্রাফিক্সে ক্লিক করবেন তাহলে এই ব্যাকগ্রাউন্ডগুলো থাকবে না শুধু পিকচারটা আমরা নিতে পাবো সাপোজ এটা এবং এটা এই দুইটা দিলাম ছোট করতেছি এটা তো খুব সিম্পলভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট টাইম আরও ভিডিও টিউটোরিয়াল দেখাবো কোনো কিছু যদি লিখতে যান এই ট্যাক্সে ক্লিক করবেন ক্যানভা ডট কম এই সাইটে আসার পর লগ ইন করা না থাকলে কিন্তু থেকে ইমেল দিয়ে আপনারা লগ ইন করে নেবেন সাপোজ এখানে আমি কোনো কিছু লেখা দেব আর আপনারা টাইপ করতে চাইলে এখানে করবেন সাবটাইটেলে এগুলোতে টাইপ করতে পারবেন আমি আপাতত কিছু ডেমো দেখাবো আপনাদেরকে ডেমো যা লেখা আছে সাপোজ এটাই দিলাম লেখাটি এখানে চলে গেছে এই লেখাটিকে আপনার এডিট করতে পারবেন যা লিখবেন তা লিখতে পারবেন আমি লিখতেছি না আমি যেহেতু আপনাদেরকে ডেমো সাইট একটা দেখাবো ডেমোভাবে এই দেখুন খুব সহজে সিম্পল ডিজাইন আমরা করে ফেললাম দুইটা টি শার্টের তো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন